নমস্কার বন্ধুগণ লেটেক বিষয়ক এই টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এই টিউটোরিয়াল আপনাদের লেটেকে এ একটি সাধারণ ডকুমেন্ট তৈরি করার প্রক্রিয়া শেখাবে আমি এই প্রক্রিয়া Mac OS X operating system এ বর্ণনা করব অন্য অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স এবং উইন্ডোজ এর অনুরূপ প্রক্রিয়া আছে প্রথমে আপনাকে এডিটর ব্যবহার করে সোর্স ফাইল তৈরি করতে হবে আমি আমার প্রিয় ইমাক্স এডিটর ব্যবহার করছি আমি এই ফাইলটিকে helloটেক্স নাম দিয়েছি ফাইলের নামের এক্সটেনশন বা সংযোজিত অংশটি হল টেক যদিও এটির বানান t e x এটির উচ্চারণ হল টেক এটি লেটেকের এর জন্য সর্বদা প্রযোজ্য লেটেকে এ প্রথমেই এটি উল্লেখ করা প্রয়োজনীয় যে আপনি কোন ডকুমেন্ট ক্লাস এর ব্যবহার করতে চান আমি আর্টিকেল ক্লাস এইভাবে ব্যবহার করব এবার আমি কম্পিউটার এ এটি সেভ করব লেটেক্ এ অন্য ক্লাস ও আছে আমরা পরবর্তী কিছু টিউটোরিয়াল এ সেগুলির সাথে পরিচিত হব এক্ষেত্রে আমি ১২ পয়েন্ট ফন্ট সাইজ এর ব্যবহার করছি অপেক্ষাকৃত ক্ষুদ্র দুটি ফন্ট সাইজ ১০ এবং ১১ সমানভাবে জনপ্রিয় এবার আমি ডকুমেন্ট এর শুরু করছি আমি টেক্সট বা মূল লেখাটি আরম্ভ করছি হ্যালো ওয়ার্ল্ড আমি ডকুমেন্টটি সমাপ্ত করছি এবং কম্পিউটারে এটি সেভ করছি যে লেখাটি বিগিন ডকুমেন্ট এবং এন্ড ডকুমেন্ট কমান্ড এর মধ্যে থাকে সেটি অবশেষে আউটপুট হিসাবে দেখা যায় এটিকে সোর্স ফাইল বা মূল ফাইল বলা হয়ে থাকে আমি এর নাম দিয়েছি হ্যালো helloটেক্স এখন পিডিএফ লেটেক কমান্ড বা আদেশের দ্বারা এটিকে কম্পাইল করা যাক আমি এখানে এই কমান্ডটিকে লিখলাম পিডিফলেটেক্স helloটেক্স আমরা কম্পাইল করার জন্য পিডিফ্লেটেক্স হেলো কমান্ড এর ব্যবহারও করতে পারি অর্থাৎ টেক এক্সটেনশন বিনা ফাইল এর নাম উল্লেখ করতে পারি আসুন কমান্ড টিকে লেখা যাক এটি কম্পাইল হয়ে গেছে লেটেক্ নিজে থেকেই টেক এক্সটেনশন এর ব্যবহার করে পিডিফ্লেটেক্স কমান্ড এর দ্বারা লেটেক সোর্স ফাইল থেকে পিডিএফ ফাইলের নির্মাণ হয় এই কমান্ডের পালন হবার সময় লেটেক আরো কিছু তথ্য আমাদের জানায় যেমন আপনি দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে তথ্যগুলি helloলগ ফাইলে লেখা হয়েছে একটি বিষয় লক্ষ্য রাখুন হেলো শব্দটি আমাদের দ্বারা নির্মাণ করা সব ফাইলের নামেই উপস্থিত আছে আমি ম্যাক সিস্টেম এ হ্যালো ডট কমান্ড এর দ্বারা ফাইলটিকে খুলব আসুন কমান্ডটিকে লেখা যাক স্কিম হচ্ছে ম্যাক ওএস এক্স এ উপস্থিত একটি বিনামূল্য পিডিএফ রিডার এই কমান্ড পিডিএফ ফাইলটিকে খুলে দেয় এতে কেবল একটি লাইন আছে হ্যালো ওয়ার্ল্ড আসুন এটিকে জুম করে আরো নিকট থেকে দেখা যাক স্কিম খুলে থাকা পিডিএফ ফাইল এর সাম্প্রতিকতম সংস্করণটি দেখায় উদাহরণস্বরূপ আমি যদি কোনো পরিবর্তন করি যেমন এখানে আরেকবার হেলো ভোর্ল্ড টাইপ করি সেভ করি এবং কম্পাইল করি তাহলে বর্তমান পিডিএফ ফাইল এ পরিবর্তনটি লক্ষ্য করা যাবে অর্থাৎ পিডিএফ ফাইল এ হেলো ভোর্ল্ড লেখাটি দুইবার দেখা যাবে এবার আমি এই দ্বিতীয় লেখাটিকে ডিলিট করছি সেভ করছি এবং কম্পাইল করছি এবার ফাইলটি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে এসেছে একটি বিষয় লক্ষ্য রাখুন যে আমি প্রতিবারই সেভ করার পরই কম্পাইল করছি আপনি অবশ্যই আগে সেভ করবেন এবং তারপরই কম্পাইল করবেন যদি সেভ করার পূর্বেই কম্পাইল করা হয় তাহলে পূর্বের সেভ করার পর থেকে আপনি যা যা পরিবর্তন করেছেন তার কোনটিই ডকুমেন্ট দেখা যাবে না আমি এই মৌখিক টিউটোরিয়াল এর জন্য এই তিনটি উইন্ডো কে এইভাবে বিন্যস্ত করেছি কিন্তু ডকুমেন্ট তৈরি করার জন্য এগুলিকে এইভাবে সাজানো আবশ্যক নয় মনে রাখবেন আপনি এই কাজের জন্য যেকোনো এডিটর বা পিডিএফ রিডার এর ব্যবহার করতে পারেন লেটেক এর ব্যবহার করার জন্য কয়েকটি পর্যায় অতি প্রয়োজনীয় যেমন সোর্স ফাইলের সৃষ্টি compilation এবং পিডিএফ ফাইলটিকে দেখা আমি আপনাকে উৎসাহিত করব যে আপনি সোর্স ফাইলকে পরিবর্তন করে এই পর্যায়গুলি প্রয়োগ করুন আপনি বেগিন ডকুমেন্ট এবং এন্ড ডকুমেন্ট কমান্ড এর মাঝে অন্য কোনো লেখা অবশ্যই যোগ করতে পারেন আরো তথ্যের জন্য আপনি hello.log ফাইলটিকেও দেখতে পারেন এবার আমি আপনাদের সামনে একটি প্রেজেন্টেশন উপস্থিত করছি তার আগে এটি ডিলিট করা যাক এই প্রেজেন্টেশনে আমি আপনাদের লেটেক এর বিভিন্ন বৈশিষ্ট্য বা গুণাবলীর কথা বলবো লেটেক একটি উচ্চমানের টাইপসেটিং সফটওয়্যার লেটেক দ্বারা তৈরি করা ডকুমেন্ট উৎকৃষ্ট মানের হয় লেটেক বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার এটি উইন্ডোজ এবং ম্যাক ও লিনাক্স সমেত সব ইউনিক্স সিস্টেম এ ব্যবহার করা যায় লেটেক এ কিছু বিশেষ সুবিধা আছে যেমন লেটেক স্বয়ংক্রিয়ভাবে সমীকরণ চ্যাপ্টার ও সেকশন এবং ছবি ও টেবিলের নম্বর দেয় যে ডকুমেন্ট এ অনেক গাণিতিক সমীকরণ আছে সেটিও লেটেক এ খুব সহজভাবে প্রস্তুত করা যায় পরিবর্তনশীল ফরম্যাট থাকার জন্য লেটেক এ বিবিলিওগ্রাফি অন্তর্গত করা খুবই সহজ হয়ে যায় লেখার বিন্যাস লেটেকে এ খুব সহজেই হয়ে যাবার জন্য লেখক রচনার বিষয়বস্তুর দিকে অধিক নজর দিতে পারেন লেটেকের এর বিষয়ে আরো অনেক মৌখিক টিউটোরিয়াল আছে moudgalyaঅর্গ ওয়েবসাইট এ আপনি নিম্নলিখিত মৌখিক টিউটোরিয়াল গুলি পাবেন কম্পাইলেশন কি পত্র লেখা রিপোর্ট লেখা গাণিতিক টাইপসেটিং সমীকরণ টেবিল এবং ফিগার বা আকৃতি বিবলিওগ্রাফি এবং বিবলিওগ্রাফি বিষয়ক বিস্তারিত তথ্য লেটেক্ বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জনের জন্য এই টিউটোরিয়ালগুলিকে এই সূচী অনুসারে পরপর দেখুন এই টিউটোরিয়াল তৈরী করতে যেসব সোর্স ফাইল এর ব্যবহার করা হয়েছে সেগুলি এই ওয়েবসাইট এই আছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ লেটেক্ ইনস্টল করার পদ্ধতি নিয়ে টিউটোরিয়াল তৈরী করার পরিকল্পনা আছে শীঘ্রই আরো কিছু টিউটোরিয়াল প্রস্তুত করা হবে যেমন স্লাইড প্রেজেন্টেশন এর জন্য বিমার বিষয়ক টিউটোরিয়াল এই প্রেজেন্টেশনটিও টিও লেটেক্ এর ব্যবহার দ্বারা বিমার্ এর মাধ্যমে তৈরী করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যত বেশি সম্ভব মৌখিক টিউটোরিয়াল শুনুন সাথে সাথে সেগুলিকে অভ্যাসও করুন একটি লেটেক ফাইল যেটি ঠিকমত কাজ করছে সেটিকে নিয়ে কাজ করা আরম্ভ করুন প্রত্যেক সময় একটি পরিবর্তন করুন সেটিকে সেভ করুন এবং অন্য কোনো পরিবর্তন করার পূর্বে সেটিকে কম্পাইল করে দেখুন সেটি ঠিকভাবে কাজ করছে কিনা কম্পাইল করার আগে সেভ করার কথা অবশ্যই মনে রাখবেন লেটেক এর বিষয়ে অনেক বই আছে আমরা দুটি বইয়ের কথা এখানে উল্লেখ করছি প্রথম বইটি লেটেকের এর উদ্ভাবক লেসলি ল্যাম্পোর্টের এর লেখা এই বইটি ভারতীয় সংস্করণে কম মূল্যে পাওয়া যায় লেটেক এ পারদর্শী ব্যক্তিরা লেটেক কম্প্যানিয়ন নামে বইটির সাহায্য নিতে পারেন প্রায় সব তথ্যের জন্যই প্রথম বই এবং ইন্টারনেট সার্চের সার্চ এর ব্যবহারই যথেষ্ট হবে লেটেক বিষয়ক প্রধান ওয়েবসাইট টি হল ctanঅর্গ মৌখিক টিউটোরিয়াল এর জন্য আর্থিক সহায়তা এসেছে ভারত সরকারের মাহর্দ এর পরিকল্পিত আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের ইউআরএল হল sakshatacআইএন মৌখিক টিউটোরিয়াল এই প্রকল্প তাল্ক টো a টিচার পরিকল্পনার অন্তর্গত যা সিডীপ আইআইটি বোম্বে এর দ্বারা সঞ্চালিত হচ্ছে এর ওয়েবসাইট হল ইন মৌখিক টিউটোরিয়াল এর মাধ্যমে সফটওয়্যার এর জনপ্রিয়তা বাড়ানো এবং এগুলির ব্যবহারের প্রচলন করা ফসি এর দ্বারা সঞ্চালিত করা হবে ফসি শব্দের সম্পূর্ণ রূপটি হল free and open source software in science and engineering education এই প্রকল্পটি ন্যাশনাল মিশন ওন এডুকেশন এর সহায়তায় গড়ে উঠছে আরও মৌখিক টিউটোরিয়াল এবং অন্যান্য ভাষায় সেগুলি অনুবাদের জন্য এই লিঙ্ক গুলির দিকে নজর রাখুন এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ সিডিপ আইআইটি Bombayএর পক্ষ থেকে আমি অন্তরা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি শুভবিদায়